হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা সবাই যেটার জন্য ওয়েট করেছিলাম সেটা চলে এসছে মানে নেক্সট যেটা আপডেট আসার কথা ছিল ওটা চলে এসছে এবং হচ্ছে এখানে তো লেখা আছে যে হচ্ছে বারোটা থেকে ছটা তিরিশ পর্যন্ত মানে হচ্ছে কিন্তু এটা চারটে সাড়ে চারটে নাগাদ ছেড়ে দেবে এখন ওদের কোডিংয়ের কাজ চলছে কোডিংটা কমপ্লিট হয়ে গেলেই সার্ভারটা খুলে দেবে অনেকেরই মানে গেমটা বন্ধ হয়ে গেছে ওই জন্য সার্ভার মানে কেউ গেম খেলতে পারছে না কিন্তু বিকালের মধ্যে সবাই নতুন আর কি নতুন যে আপডেটটা দিচ্ছে নতুন অনেক নতুন ফিচার্স দেখতে পাবে আপডেটটার জন্য অনেকদিন ওয়েট করছিলাম তোমরাও কে কে ওয়েট করছিলে সেটা আমাকে কমেন্টে জানিও এবং আপডেটটা দেওয়ার পরে কী কী এর সঙ্গে মানে গেম গানগুলোর ইউজ করা এবং বিভিন্ন ধরনের ট্রিক কী কী জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও এবং সাথে থেকো থ্যাংক ইউ বন্ধুরা